তো দর্শক আসলে আমি এই কাজের সেখানে আসলাম কাজটি শেষ করলাম এখন আমরা এখান থেকে অবশ্য বিদায় নিতেছি আমরা আসলে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় যাই আমরা ঘুরে ঘুরে কাস্টমারকে সেবা দিয়ে থাকি তার পাশাপাশি আপনাদেরকে সেখানকার চিত্রগুলি দেখে থাকি তবে যারা আমার চ্যানেলটি দেখেন আমি বলবো আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে বেলতুলি আশি হচ্ছে ল্যাংটার মেলা আর তার উত্তর দিকে হচ্ছে লঞ্চ গাড়ি কয়েকটি মাধ্যম তার মধ্যে একটি প্রসেস আমাদের দেখা তো এই ধরনের গরু বাসু অথবা শিয়া অথবা ছাগল ভেড়া যদি রোডের মাঝখানে থাকে অবশ্যই বড় ধরনের সম্মুখীন